বিশেষ করে পাঁচটা এমন মারাত্মক বিধি যা বাচ্চাকে মরণের দিকে নিয়ে যেতে পারে কলেরা নিউমেনিয়া মেনিনজাইটিস প্রবাহ জন্মের সপ্তম দিনে মাথার চুলগুলো ফেলে দিবেন একটা হাদিস আপনারা শোনেন তিরমিদি শরীফের হাদিস নবীজির কলিজার টুকরামে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে হাসান রাদিয়াল্লাহু আনহুর যখন জন্ম হলো নবীজি তার কলিজার টুকরা মেয়েকে ডেকে বললেন ইয়া ফাতেমা হে আমার মেয়ে ফাতেমা শোনো ইহলিকি রাসাহু ওয়া তাসাদদাকি বিজিনাত শাআরিহি ফিদ্দা আমার নাতি হাসানের মাথাটা হলক করে দাও মাথার চুলগুলো ফেলে দিয়ে চুল পরিমাণ রৌপ্য আল্লাহর রাস্তায় সাদাকা করে দাও বলেন এই সুন্নত আছে না হারিয়ে গেছে চুল পরিমাণ রৌপ্য অথবা সেই পরিমাণ রৌপ্য সম পরিমাণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবেন যাতে আপনার ছেলে বা মেয়ের কোনো অনিষ্ট বা কোনো ক্ষতি কোনো কোনো ক্ষতিকারক বিষয় অনিষ্টকারী বিষয় যেন ক্ষতি করতে না পারে এগুলো নাই আমাদের সমাজ থেকে আল্লাহ এগুলো আমাদেরকে আমলের তৌফিক দাও নাম্বার এইট আট নাম্বার আকিকা করতে হবে কি করতে হবে জন্মের সপ্তম দিনে ছেলে হলে ছেলের পক্ষ থেকে দুইটা ছাগল মেয়ের পক্ষ থেকে একটা ছাগল আকিকা করে দিতেই হবে নাম্বার নাইন ছেলে যদি হয় তৌফিক থাকলে করতে হবে নাম্বার নাইন নয় নাম্বার হচ্ছে আল খিতান মানে খতনা করতে হবে যেটাকে আপনারা বলেন মুসলমানই খতনা করতে হবে এটা হলো মা বাবার নয় নাম্বার দায়িত্ব ছেলে যখন উপযুক্ত বয়সে যাবে একটা সুবিধাজনক সময়ে খতনা করে দিতে হবে দশ নাম্বার দায়িত্ব হলো ছেলে হোক মেয়ে হোক ছেলে মেয়েকে মা বাবা হিসাবে সবার আগে তিনি শিক্ষা দিতে হবে বলেন সবার আগে কি শিক্ষা দিতে হবে আপনার ছেলেকে আপনার মেয়েকে ওয়া কক এ বিসিডি শেখাবেন পরে আলিফ বা তা তা শেখাবেন সবার আগে সবার আগে সন্তানকে কি শেখাবেন টিচিউর চিলড্রেন দা হলিউড কোরআন নাহলে Quran will teach your children everything সন্তানকে সবার আগে কোরআন শেখান তার হাতে কোরআন তুলে দেন দেখবেন আপনার বাচ্চা যখন কোরআন শিখবে সব জ্ঞান বিজ্ঞানের সাথে আস্তে আস্তে পরিচিত হয়ে যাবে আপনারা আপনাদের সন্তানদেরকে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন সচিব ডিসি এসপি যা মন চায় তা বানাবেন কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সিস্টেম মেনটেন করবেন মেথডটা ঠিক রাখবেন সবার আগে দিনী শিক্ষা এরপরে অন্যান্য শিক্ষা যদি ছোটবেলায় আপনারা আপনাদের সন্তানদেরকে দিনই শিক্ষা না দিয়ে ডাক্তার বানান এটা কষাই ডাক্তার হবে ছোটবেলা দিনই শিক্ষা না দিয়া এরপরে যদি ইঞ্জিনিয়ার বানান রড যে জায়গায় দরকার সে জায়গায় বাস ঢুকিয়ে দিবে ছোটবেলায় যদি আপনারা সন্তানদেরকে দিনই শিক্ষা না দিয়ে ব্যারিস্টার এক আপা আছে ব্যারিস্টার আপা টকশুতে এসে বড় বড় কথা কয় তার মা প্রেস কনফারেন্স করে বলেছে সে নাকি তার মাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে নিয়েছে এরকম ব্যারিস্টার হবে এইরকম অ্যাডভোকেট হবে এরকম সচিব ডিসি এসপি এরকম অফিসার হবে বড় ইয়া মাও চিনবে না বাপু আর যদি ছোটবেলায় আপনারা দিনে শিক্ষা দিয়া ডাক্তার বানান মানবতাবাদী ডাক্তার হবে ছোটবেলা দিন শিখাইয়া ইঞ্জিনিয়ার বানান এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে ছোটবেলায় দিন শিখায় সচিব বানান ডিসিএসপি যা মন চায় বানান দেখবেন সে চরিত্রবান হবে এতে কোনো সন্দেহ তাহলে সবার আগে কি শিখাইতে হবে দিন আর সবার আগে আলিম বাত আছে এখন আমরা মা বাপ কত উদাসীন জানেন আমি ওই দিন এক জায়গায় মাহফিলে গেছি আমাকে এক লোক বলতেছে হুজুর আমার এই যে দুই ছেলে এটা এলেভেলে পড়ে এটা অলেভেলে পড়ে আমি বললাম মা কয় হুজুর একদম চমৎকার ইংরেজিতে কথা বলতে পারে আমি বললাম ভেরি গুড ফাইন খুব ভালো ভালো জিজ্ঞেস করলো ভাই আপনার ছেলেরা কি দুইজনে শুদ্ধ করে কুরান করতে পারে এটা এখনো পারে না কেবল এরকম আছে না নাই আমি আবার একটু ঠোঁট কাটা স্বভাবের মানুষ সুজা সপ্তাহ কথা বলে তাকায় তাকায় আমিও তাকায় তাকায় বললাম ভাই এখন যদি আপনি ময়রা যান আল্লাহ না করুক আমিও তো মরবো আপনিও মরবেন এখন তো ময়রা গেলে আপনার এই দুই পুলা উষ্টা খাইয়া কইরাও নামাজ কেমনে পড়তো কিচ্ছু জানে না জানে কি বলেন শুধু সন্তানগুলোকে অফিসার ডিসি এসপি বানাইয়া গেলে এটার নাম জীবনের সফলতা নয় যদি আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলে মেয়েরা যান নামাজ কেমনে পড়তে হয় এটাও না জানে দোয়া করতে না জানে তাহলে এরকম সন্তান রেখে যাওয়া মানে বাবা হিসাবে মা হিসাবে আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সফলতা কাকে বলে জানেন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে দেখেন তো এমন হলে কেমন হয় আপনার লাশ জানাজার মাঠে ইমাম সাহেব এসে জানাজা শুরু করেছে জানাজা শুরু হয়ে গেছে আল্লাহ আকবার কোনো আবেগ নাই চার তাকবির শেষ জানাজা কোনো আবেগ ওই জায়গায় যদি আপনার নিজের ছেলে থাকে আল্লাহ আকবর বলার আগে কলিজা ফেটে যাবে ভেতরটা দুবড়ে মুচড়ে উঠবে জানাজান নামাজে তাকবির দেওয়ার আগে চোখের পানি বেয়ে বেয়ে গাল দিয়ে পড়তে থাকে সাগর মহাসাগরের পানির চাইতে চোখের পানির পাওয়ার বেশি কারণ সাগর মহাসাগরের পানি কবরে জাহান কিন্তু চোখের পানি যখন সন্তানের বেয়ে বেয়ে পড়বে আপনি যদি ওয়ালাদুল সালে নেককার সন্তান দেখে যান এই নেককার সন্তান যখন চোখ থেকে পানি ছাড়বে গাল বেয়ে বেয়ে যখন তার নাকের ডগার উপরে চলে আসবে ওই দুই ফুটা চোখের পানি দিয়ে আল্লাহ তালা আপনি বাবা আপনি মায়ের কবরের নামের আগুনকে আল্লাহ চিরতরে নিভাই দিতে পারে এরকম সন্তান দেখে যেতে চাই কি চাই না কারা কারা চাই না হাত তুলে তুলে হ্যাঁ। না মাশাআল্লাহ আপনারা সবাই কনসেন্ট্রেট আছেন আলহামদুলিল্লাহ পড়েন সন্তানগুলোকে আমরা দিনই শিক্ষায় শিক্ষিত করব বলেন ইনশা দারুল আলকাম কি সুন্দর নাম দিয়েছে মাদ্রাসা নবীজি দিনের দাওয়াত শুরু করার পরেই আগে একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন হ্যাঁ একজন সাহাবি আরকাম ওনার বাড়িতে নাম দিয়েছেন দারুল আরকাম সেই নামে এরকম মাদ্রাসায় দেন আলম বানা কি করতাম ছেলে মানুষের বাসার সব খাইয়ে একদম সোফা করে না এখন মাদ্রাসার ছেলেরা ভালো করছে না ভালো করছে তো দেখুন ঢাকা মাদ্রাসার ছেলেরা সব সময় ফার্স্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ঠিক কি না কোনো অসুবিধা নাই আমার বহু ফ্রেন্ড আছে যারা আমার সাথে পড়ে এখন ব্যাংকার ডাক্তারও আছে অনেকে যারা আমাদের সাথে সায়েন্সে পড়েছিল ডাক্তার আছে ইঞ্জিনিয়ারও আছে সেদিন আমার এক ব্যাচমেট সে আমার সাথে আমরা একসাথে দাখিল পর্যন্ত পড়াশোনা করলাম ওই দিন দেখা হলো বলল সে মিনিস্ট্রিতে এখন জব করছে মাদ্রাসার ছাত্র ছাত্র তো মাদ্রাসায় পড়ে মিনিস্ট্রিতে যাওয়া যাচ্ছে সচিবালয়ে যাওয়া যাচ্ছে ডাক্তার হওয়া যাচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া যাচ্ছে আমাদের পরিচিত কত ভাইয়েরা আছেন মাদ্রাসায় পড়াশোনা করে এখন দেশের বাইরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন আছে না নাই এজন্য ফ্রাস্ট্রেশনে ভোগার কোনো কারণ আল্লাহ বুঝার তো দান করে আমি কি শেষ করে দিব না বাকিগুলা বলে ফেলবো এ তো শেষ হয়ে যাচ্ছে নাম্বার ইলেভেন এগারো নাম্বার হচ্ছে সন্তানদেরকে নামাজি বানাতে হবে এটা বাবা হিসাবে মা হিসাবে আপনাদের দায়িত্ব নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া তোমাদের সন্তানগুলোর বয়স যখন সাত বছর হয়ে যায় তখনই তাদেরকে নামাজের আদেশ দাও দশ বছর হয়ে গেলে নামাজের জন্য হালকা মৃদু প্রহার করো তাদেরকে শাসন করো কিন্তু আমরা এমন বাপ আর এমন মা ছেলেকে মেয়েকে কি আর নামাজের কথা বলবো সরমের কথা বাপ আর মা নিজেরাই তো বেনামাজি হয়ে বসে আছে নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না একজন মানুষ ইমান আনার পরে তার জন্য প্রধান দায়িত্ব প্রথম কাজই হলো তার নামাজ আদায় করা এজন্য ইসলামের দুই নাম্বার রুকন হলো সালাত দুই নাম্বার রুকন হলো নামাজ নবীজি বলেছেন বাইনাল আব্দি ওয়াল কুফরি তার কুসলা আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া আল্লাহর বান্দা কোনোদিনও নামাজ ছাড়তে পারে না বলেন তো আমরা সবাই গুলাম কার আরো জুড়ে বলেন গুলাম কার তো গুলাম যে বললেন আল্লাহর ফজরের নামাজের আজান যখন হয়েছে আজান শুনে যদি আপনি কথা ব্ল্যাঙ্কেট ল্যাপ দুশো কম্বল ফালাইয়া দিয়া মসজিদে গিয়ে আল্লাহকে সাজদা দিতেন গুলামি হইতো কার এই যে না গিয়া নাক ডাকাইয়া ঘুমাইলেন গুলামিটা হইল কার সিএনজির পিছনে লেখা থাকে বিবেক মানুষের সর্বোচ্চ আদালত এটা কোনো হাদিস নয় কিন্তু কথাটা বড় সত্য কথা তো বিবেক যদি সর্বোচ্চ আদালত হয় নিজের বিবেককে নিজেই জিজ্ঞেস করেন আমি যে পাঁচ বক্ত নামাজ পড়ি না আসলেই কি আমি আল্লাহর গুলাম নাকি শয়তানের গুলাম নিজের বিবেককে জিজ্ঞেস করেন নামাজে আমরা আসি না তো কত প্রকারের আছে কত জাতের সাপ্তাহিক নামাজে আমরা আসি না আর আমার দেশের একটা চিত্র আছে আমার দেশে নামাজের চাই নামাজে মানুষ বেশি হয় ঢাকা শহরে থাকে ঢাকা শহরে থাকে বাসা থেকে একশো হাত দূরে মসজিদ ফজরের আজান শুনে মসজিদে যায় না কিন্তু ছাগল নাইয়ার কেউ একজন মারা গেছে যখন সে শুনছে গাড়ি চালায়া ওই উত্তরায় বাসা গোটা ডাহা গোটা ঢাকা শহরের জ্যাম ঠেলাইয়া কুমিল্লা হয়ে তারপরে ছাগল নাইয়া আসলো ছয় ঘন্টা সাত ঘন্টা সময় লাগলো বুঝলাম না লোকটার ব্যাপার মতলব তো বোঝা যায় না বাড়ি থেকে একশো হাত দূরে ফজরের নামাজে যায় না কিন্তু ছয় সাত ঘন্টা জার্নি করে প্রায় আড়াইশো কিলোর উপরে ছাগল মাইয়াতে আসে লোকটার মতলব আপনারা না বুঝলো আমি ঠিকই বুঝছি ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই কিন্তু জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে কি বলেন এরকম আছে না নাই কিছু মানুষ আছে জানাজার নামাজি তারা উপজেলার কোনো জানাজা মিস করে সব জানাজায় হাজির আমার নিজের চোখে এরকম কিছু জানাজার নামাজি আমি দেখছি আমি একবার এলাকার নাম না বলি কারণ এখানে তো ক্যামেরা আছে এটা আমার আশপাশের এলাকা একজনের ধরছিলাম আটকাইছিল বললাম আমি প্রায় জায়গায় দেখেছি আপনি জানাজার নামাজ আর মাইক কেনে এটা কেন করেন কয়েকটু পরে আপনাকে বলবে এখানে না পার্সোনালি বলবে চা খাইতে খাইতে আমি বললাম না এখনই বলেন কয় না প্লিজ পরে বলবো পরে আমারে বলে কি কয় দুই চার মিনিট কথা কওয়ার সুযোগ পাইলে এটা তো সুপরিচিত আর সুখেতি নেওয়ার সমস্যা মানুষের লাশ সামনে রেখো এরকম দুই নাম্বারই করে কিছু মানুষ আছে না আমাদের আশেপাশে এরকম বহু মানুষই পাঁচ ওয়াক্তের নামাজ কখনো ছাড়বেন না কারণ নামাজ আমাদের জন্য কম্পালসারি যিনি করেছেন তিনি কে সন্তানগুলোকে নামাজি বানান ফজরের নামাজে যখন যাবেন আপনার সন্তানকে নামাজে নিয়ে যান আপনাদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে গেলে আপনার ছেলেগুলো মেয়ে আপনার সন্তানগুলো নামাজে হয়ে যাবে আমরা যখন ছোট ছিলাম যেমন আমি যখন স্কুলে পড়তাম ছোটবেলায় স্কুলে পড়েছি আমার বাবা আমাকে হাত ধরে ধরে মসজিদে যেতেন অনেকে আছে ছোটবেলায় বাচ্চা মসজিদে যখন যায় বাচ্চাদের কাজ ইতো হলো একটু দুষ্টুমি করা চিল্লা চিল্লি করা চিৎকার চেঁচামেচি করা বাচ্চাদেরকে মসজিদে নিলে অনেকে আবার বেজার হয় অনেক চাচারা আবার একটু রাগ করে আসেন এরকম আমি একবার এক মসজিদে আসরের নামাজ পড়তে ঢুকছি হ্যাঁ অজু কইরা আমি মুখ মুছতেছি টিস্যু দিয়ে শুনি এক চাচা বলতেছেন আমি ভাবলাম মসজিদের ভিতরে নির্ঘাত কুকুর ঢুকছে বললাম চাচা কি হয়েছে চাচা চেঁচাচ্ছেন কয় বাবা বলিও না এই যে দুই তিনটা পুলা পায় এত দুষ্ট এগুলা আসার পরে খালি অর্থ হাসি দেয় নামাজে আর দৌড়াদৌড়ি করে আমি বললাম চাচা আপনি যে ধমক মারছেন আমি নিজেই তো ভয় পাইছি এই পুলাগুলারে আপনি ধমক দিচ্ছেন আমার তো মনে হয় এরা যে বেরিয়ে গেছে আর জীবনে কোনোদিন আদান শুনলে মসজিদে আসবে না এই ভয়ে গেলে যদি ধমক খাই কি বলেন আমাদের সিলেটে বাচ্চাদেরকে বলে ফুলতা আঞ্চলিক ভাষা আপনারা কি বলেন লেদাস সাওয়াল নাকি বলেন হুলা এটা তো নোয়াখালীর ভাষা হুলা না এটা তো নোয়াখালীর ঠিক আছে মেয়েদেরকে কি বলেন হ্যাঁ? ভাষা হ্যাঁ, যাই হোক বাচ্চাদেরকে বলে ফুরুতা বাচ্চাদেরকে কি বলে আমি দেখি আরবিতে ফিরুতা মানে অবুজ ফিরুতা মানে কি তা আমি একবার সিলেটে বলছিলাম আঞ্চলিক ভাষায় এক মাহফিলে এভাবে বলছিলাম যে বাইসা বগল ফুরুতার ঘাম হয়েছে ফুরুতা গৃহ অর্থাৎ অবুজ শিশুর কাজই হচ্ছে অবুজের মতো কাজ করা তাকে কখনো ধমক দেওয়া যাবে বরং বাচ্চাগুলো মসজিদে আসলে আদর করে মাথায় হাত বুলাই দিবেন বলবেন বাবা তুমি চিৎকার করো না আসো আমার পাশে দাঁড়াও তুমি নামাজ পড়ো দেখো আমি কেমনে নামাজ পড়ি আমাদেরকে দেখতে দেখতেই তো বাচ্চাগুলো এক সময় নামাজি হয়ে যাবে ঠিক কিনা আমার মাদেরকে বলবো বোনদেরকে বলবো আপনারাও যখন বাড়িতে নামাজ পড়বেন নিজের মেয়েদেরকে যায় নামাজের পাশে দাঁড় করিয়ে দিবে এইরকম করে আমরা যদি আমাদের সন্তানগুলোকে আমাদের সাথে নামাজে অভ্যস্ত করাতে পারি আমাদের সন্তানগুলো নামাজি হয়ে যাবে ইনশা সাল্লাত কায়েম করো সাল্লাত কায়েম করো হবে সম্মানী তুমি হবে জান্নাতি তুমি দেবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিম রব্বি আল্লাহ রব্বি আলাজিম রব্বি আল্লাহ রব্বি আলাজিম পরে আল্লাহ আকবার এরপরে নাম্বার টুয়েলভ বারো নাম্বার হচ্ছে সবসময় সন্তানদের সাথে কোমল আচরণ করবেন সফট আচরণ করবেন ধমক দিয়েন না ছোট্ট বাচ্চাদেরকে কখনো ধমকাইয়েন না বাচ্চাদেরকে ধমক দিয়েলে তাদের মানসিকতায় বিরূপ প্রভাব পড়ে যায় ওই যে একটু আগে বললাম বাচ্চাদের কাজ এখানে দুষ্টুমি করা সুন্দর করে বুঝাই দিবেন দেখবেন বাচ্চাগুলোকে আদর করে বুঝাই দিলে তারা এমনিতেই ভালো হয়ে যাবে ইনশা নাম্বার থার্টিন তেরো নাম্বার হচ্ছে বাবা মা হিসেবে সন্তানের তেরো নাম্বার হক আদায় করবেন সন্তানগুলোকে সময় দিবেন হায় হায় হায় এমন এক যুগে বসবাস করছি আমরা মানুষ এখন তথ্য প্রযুক্তিতে এত বেশি পেরেশান হয়েছে তথ্য প্রযুক্তিতে মানুষ এত বেশি আসক্ত হয়েছে দেখা যাচ্ছে বাবা মা দুইজন মোবাইল ফোন নিয়ে বসে আছে বাচ্চাদের খবর কেউ রাখে না এরকম না নাই বাপ মা দুজনেই চাকরি করে ছেলে মেয়ে একটু টাইম দেয় না খবরদার নিজের ছেলে মেয়েকে টাইম দিবেন এমনও বহু বাপ আছে সকালবেলা যায় আর সন্ধ্যাবেলা আসে এক বাপ একদিন আমার হাত ধরে কেটে কেটে কইল কয় হজুর আমি আজকে খুব কান্না করেছি বললাম কি হয়েছে কয় আমার ছেলে আজকে আমাকে বলেছে তার মাকে বলতেছে আম্মু আমাদের ঘরের একটা লোক আছে না যেই লোকটা আমাকে ঘুমে রেখা যায় আবার আইসা আমাকে ঘুমে পায় ওই লোকটা কোথায় যায় কথা বুঝছেন আপনারা খুব সকালবেলা বের হয়ে যায় তখনও বাচ্চা ঘুমে থাকে খুব রাত করে আসা তখনও বাচ্চা ঘুমিয়ে থাকে এত বেশি দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যায় এর না শোনে গত বছর না এর আগের বছর না না না সরি দুই হাজার উনিশে জিদ্দাতে একবার এক ভাইয়ের সাথে সাক্ষাৎ উনি তিরিশ বছর ধরে সৌদি আরবে আছে কত বছর তিরিশ বছর আরো বেশি হবে আমি বললাম ভাই আপনি তিরিশ বছরে কয়বার দেশে গেছে আমাকে কয় আমি প্রতি তিন বছর পর পর যাই বললাম তিন বছর পড়ে গেলে কয় মাস থাকেন কয় তিন মাস করে থাকেন তাইলে আমি বললাম তিরিশ বছরে আপনি যদি তিন বছর পর পর যান তাহলে তিরিশ বছরে গেছেন কয়বার দশ বার তিরিশ বছরে গেছেন আপনি দশ বার আর মুঠ থাকছেন তিরিশ মাস মানে হলো আড়াই বছর বললাম ভাই আপনার লাইফে সাড়ে সাতাইশ বছর এখানে থাকছেন আর আড়াই বছর আপনার বাংলাদেশে থাকছে আমি তাকে বললাম ভাই এত টাকা পয়সা দিয়ে কি করবেন বাড়ি গাড়ি দিয়ে কি করবেন আপনার ছেলে আপনার মেয়ে যদি আপনার কুলে কাকে উঠে প্রস্তাব করে পায়খানা করে আর রাতে আপনার বুকের উপরে ঘুমায় এটা যাদের সুখ আছে শান্তি আছে হাজার হাজার কোটি টাকা দিয়ে শান্তি পাওয়া যাবে না বাচ্চাকে সময় দিবেন মাদেরকে বলছে খালি স্টার জলসা সাইরা দিয়া আর ইউটিউবে ফেসবুকে পড়ে থাইকা বাচ্চাদের হক নষ্ট করবে না বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে সময় দিবেন আপনি বসে বসে বাচ্চাদের সাথে গল্প করেন খেলা করে দেখবেন আপনার বাচ্চাগুলো মানসিকভাবে এরা অত্যন্ত সুপ্ত প্রতিভার অধিকারী হবে ইনশা এখন এখন এমন একটা যুগ আসছে আমার চাচারা আপনারা ইয়াং বয়সে বা আপনাদের সময়ে কোনো মেহমান বাড়িতে আপনারা গেলে চার গোল করে আপনারা বসতেন বসে বসে গল্প করতেন এখনকার যুগের পোলা পানিগুলা কি করে জানেন কারো বাসায় গেলে দেখা যায় সিঁড়িতে বৈশা কিংবা চেয়ারে বৈশা তোমার গাছতলা জামতলা বটতলায় বসে আছে এতগুলা মানুষ একসাথে বসা একটা আরেকটার সাথে কথা কয় না সবাই নিচের দিকে তাকাইয়া খালি এমনি এমনি করে ঠিক আছে কথা মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধতার বন্ধন যেন আজকে সমাজ থেকে দিন দিন কমে যাচ্ছে ঠিক কিনা বলেন এত প্রযুক্তি নির্ভর হওয়া যাবে না যতটুকু দরকার ঠিক ততটুকু এর বাইরে আমরা জীবনকে উপভোগ করবো ইনশাল এরপরে নাম্বার ফোরটিন চোদ্দ নাম্বার হচ্ছে ছেলে এবং মেয়ে লালন পালনে ইনসাফ করবেন বে ইনসাফি করবেন না অনেক বাবা মা আছেন ছেলেদেরকে একটু বেশি খাওয়ায় বেশি মহব্বত করে কারণ তাদের আশা হলো ছেলে ইনকাম করে খাওয়াবে আর মেয়েটাকে এত বেশি আদর করে লাভ নেই কারণ এরপরে আরেক ঘরে দিয়ে দিতে হবে খবরদার এইরকম ছেলে মেয়ে লালন পালনে বে ইনসাফি করবেন না ইনসাফ ইনসাফ ইনসাফ রাখবেন ছেলে মেয়ে লালন পালনে বৈষম্য যারা করবে কিয়ামতের দিন তারা আসামি আসামি হয়ে দাঁড়াবে কার সামনে আরো জুড়ে বলেন অনেক বাবা আছেন মেয়ে অসুস্থ হইলে হাতুরে ডাক্তারের কাছে ছেলে অসুস্থ হইলে ফেনি সদরে কিংবা ঢাকা এরপরে মাস মাসের মাথা ছেলেকে আর মাসের লেজ দিছে মেয়েকে এই বৈষম্য ইসলাম করেছে না সমাজের কিছু মানুষ নামে অমানুষ করেছে মানুষ নামে অমানুষ করেছে বরং ইসলাম ছেলের চাইতে মেয়ের অধিকার বেশি বাড়িয়ে দিয়েছে অনেকে আছে মেয়ে হইলেও খুশি হয় বেজার হয় মেয়ে লালন পালনে জান্নাতের গ্যারেন্টি দেওয়া হয়েছে নবীজি বললেন যার তিনটা কন্যা সন্তান আছে এগুলোকে লালন পালন করে দিনী শিক্ষায় শিক্ষিত করে সব পাত্রস্থ যারা করবে দুই আঙ্গুল একত্রিত করে নবীজি বললেন এই দুই আঙ্গুল যেমন একসাথে আছে একরকম ব্যবধান নাই তেমনি ওই কন্যা সন্তানের বাপ মা আমার সাথে এক থাকবে কোনো ব্যবধান থাকবে না আরেক সাহাবী বললেন আমার তিনজন আছে নবীজি বললেন তুমিও থাকবা চিন্তা করো না কিন্তু ছেলের ব্যাপারে এমন কোনো হাদিস কি আছে মেয়ে হইলে কখনো বেজার হইয়েন না মেয়ে সন্তান কন্যা সন্তান এটি হলো কল্যাণ আল্লাহ প্রাচুর্যের প্রতীক আল্লাহ বুঝার তো দান করে এরপরে পনের নম্বর হলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা ছেলে এবং মেয়ে সন্তানদেরকে বাবা মা হিসাবে অপসংস্কৃতির হাত থেকে আপনারা বাঁচিয়ে রাখবেন জাহান নামের দিকে যেন তারা না যায় আল্লাহ বলেছেন ইয়া আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আল্লাহ বলেছেন হে ইমানদারেরা নিজেরা জাহান নাম থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও আপনার সন্তানগুলো যেন জাহাজ নামের পথে না যায় বিশেষ করে তথ্য প্রযুক্তির এই যুগে তারা যেন তথ্য প্রযুক্তির অপব্যবহার করে নষ্ট না হয় এই জন্য ছেলে মেয়ের দিকে নজর রাখতে হবে কারণ এটা আপনাদের দায়িত্ব শোনে যাদের ছেলে মেয়ে আছে বিয়ের আগে আপনাদের ছেলে আপনাদের মেয়েকে সিঙ্গেল রুমে থাকতে দিবেন না অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা একা থাকলে শয়তান ধরে আপনার ছেলে একা ঘুমাইলে এদের কি করতে পারে রাতে আপনিও জানেন না দুই ছেলেকে এক রুমে দেন সিঙ্গেল সিঙ্গেল ব্যাড তখন বড় ভাই ছোট ভাই এর সরমে বড় ভাই মোবাইলে আজে বাজে ভিডিও দেখবে না উল্টাপাল্টা কলও লাগাবে দুই মেয়েকেও একসাথে রাখে এখন আপনারা বলবেন হুজুর যাদের একটা আছে হেরা কি করবে হ্যাঁ এদের জন্য সলিউশন আছে আপনার ছেলেকে বলবেন হ্যাঁ বেটা রাতের বেলা ঘুমানোর সময় দরজা খুলে ঘুমাইছে দরজা লাগাইতে পারবি না পর্দা টানা কিন্তু দরজা লাগাইতে পারবে না ছেলের ভয় থাকবে না জানি আম্মা জান কোন সময় জানে বিনা আসে এই ফর্মুলাগুলো মেনটেন করবেন তখন আমাদের ছেলে মেয়েরা নষ্ট হবে না ইনশাল আর যাদের বাসায় ওয়াইফাই আছে রাত এগারোটার পরে ওয়াইফাই সুইচ বন্ধ বিয়ে শাদির আগে ছেলে মেয়েদের হাত থেকে রাত এগারোটার আগে ফোন নিয়ে দেন অন্তত ইন্টারমিডিয়েট আগ পর্যন্ত স্মার্টফোন হাতে দিয়ে দেন এক লোক ওই দিন আমি মাহফিলে গেছি তার মেয়ে এইট পাস করছে কই হুজুর আমার মেয়ে ক্লাস এইটে এ প্লাস পেয়েছে আমি খুশি হয়েছি খুশি হইয়া আইফোন গিফট করছি আমি বললাম ভালো করছেন কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবেন এত কম বয়সে ছেলে মেয়েদের হাতে মোবাইল দেওয়ার দরকার আছে শোনেন শোনেন কষ্ট হচ্ছে আপনাদের এই কথাটা শোনেন যাদের বয়স তিরিশ বছরের বেশি আপনারা একটু জবাব দিয়ে আপনাদের বয়সে আপনারা ইন্টারমিডিয়েটে গিয়ে যা বুঝছে এখানকার ফুচকা ফুচকা পুলা মায়ারা ক্লাস ফাইভ সিক্সে আপনাদের চেয়ার ওই বয়সে তারা বেশি বুঝছে আমি চিন্তা করে দেখলাম এই ফুচকা ফুচকা পুলা মায়ারা এত কম বয়সে পাঠছে কেন আমি গবেষণা করে দেখলাম যে দুই কারণে পাকছে কয় কারণে এক নাম্বার অপশিক্ষা দুই নাম্বার অপসংস্কৃতি অপশিক্ষাটাকে কেমন কি বলবো দুঃখের কথা রাগ করেন না আপনারা ওই দিন আমি আমার ফেসবুক পেজেও দিয়েছিলাম ক্লাস সিক্স এর বইয়ে এমন এমন আজে বাজে শব্দ এগুলো আপনাদের সামনে বলাও যাবে না অসভ্য শব্দ আজে বাজে শব্দ এগুলো ঢুকাই দিয়েছে সিক্স এর সিক্স এর ছেলেমেয়েরা যখন এগুলো জানবে তো কম বয়সে এরা পাকবে না তো কে পাকবে এই অপশিক্ষাগুলো আমাদের ট্যাক্সের আমাদের ট্যাক্সের টাকায় ছাপানো বইয়ের ভেতর থেকে এই অপশিক্ষাগুলো দূর করে দিতে হবে নাম্বার টু অপসংস্কৃতি ফুলা মায়াদেরকে আমরা নিজেরাই নষ্ট করছি কিরকম আমরা যখন ছোট ছিলাম আমরা যখন কান্না করতাম আমাদের আব্বু আব্বুরা এসে কুলে নিতেন কুলে নিয়ে হাতের মধ্যে গাড়ি দিতেন খেলনা দিতেন তারপর আরেকটা কি জানি কয়টা কি বাজে যে আওয়াজ হয় জুনজুনি জুনজুনি দিত বাসি দিত তারপরে আপনার বিভিন্ন গাড়ি দিত প্লেন এগুলো ইত্যাদি ইত্যাদি দিত আর কি আর এখন যদি একটু বাচ্চা কান্না করে মা বা পাইসাই ফোন হাতে দিয়ে বলে এই নাও বেবি শার্ট ডুট ডুট ডুট ডুট ডুট ডু লাগাই দেয় ইউটিউব থেকে ঠিক আছে কথা আরে বাপরে বাপ ওই দিন দেখি আমি দুই বছরের বাচ্চা একটা হেড হেড যেভাবে ইউটিউবে স্ক্রল করতেছে এমনি আমি নিজেও এরকম স্ক্রলিং পারি না কি বলেন এরকম আছে না ভাই এই বাচ্চাগুলোরে পাকাইছে কারা বাচ্চা নিজে পাকছে না ছোট ছোট বাচ্চারা চশমা পড়তেছে চোখের জ্যোতি চলে যাচ্ছে মাইগ্রেনের প্রবলেম হচ্ছে কারণ রাত তোমাদের কথা কি বলতাম কিন্তু রাগ করবো যারা স্কুলে কলেজে পড়ো তোমরা রাত দুইটা পর্যন্ত তিনটা পর্যন্ত ফেসবুকে থাকতে থাকতে থাকতে থাকতে তাকাইতে তাকাইতে অবস্থা শেষ শুনেন একটা মজার কথা শোনায় আমাদের চাচা চাচি দাদা দাদিদের আমলে আজকে থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কারেন্ট ছিল কথা বলেন না কেন আপনারা টেলিভিশন ছিল ইন্টারনেট ওয়াইফাই এগুলো ছিল মানুষ নামও জানতো না স্মার্টফোন ছিল স্মার্টফোন নাই ওয়াইফাই ইন্টারনেট টেলিভিশন তারপরে ঘরের মধ্যে আধুনিক এই যে ল্যাপটপ কম্পিউটার আইপ্যাড কিছু নেই এই জন্য আমাদের চাচা চাচি দাদা দাদিরা রাত আটটার পরে তাদের কোনো কাজ ছিল না খায়া যাইয়া এজন্য হয়েছে কি দেখছে আশি বছর নব্বই বছর হয়েছে ফিজিক্যাল ফিটনেস এখনো আছে আমার এক দাদি আছে বয়স একশো বছরের বছরে আমি জানি না আপনাদের এলাকায় কি বলেন যে ধান মাথায় নেই যে জিনিসে কইরা উড়া আমাদের সিলেটে বলে টুকরি এখনো টুকরি মাথায় নেয় এখনকার ছেলে মেয়েরা তিরিশ বছর বয়সে চুল পেকে যাচ্ছে মাইগ্রেনের প্রবলেম হচ্ছে যুবকদের চেহারা লাবণ্য হারিয়ে যাচ্ছে কেন জানেন এখন আমাদের ঘরে টিভি আছে এখন আমাদের ঘরে এলইডি টিভি e আছে মোবাইল ল্যাপটপ ইন্টারনেট ওয়াইফাই সব আছে রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকার সময় আমাদের আছে এই যে ঘুম ঠিক নাই ঘুমের অভ্যাস খাদ্যাভ্যাস কিছুই ঠিক নাই এজন্য আমাদের জীবনটা নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে আমি তো বলি প্রায় সময় আগামীতে আমরা একটা অসুস্থ জেনারেশন পাবো একটা অসুস্থ জেনারেশন বাবা যুবক ভাইদেরকে বলছি ভাই সব ব্যবহার করো কিন্তু একটা লিমিট যেন থাকে আনলিমিটেড হয়ে যায় ওরা এই অপশিক্ষার অপসংস্কৃতির কারণে কম বয়সে পুচকা পুচকা পুলা মায়েরা পেকে গেছে এই অপসংস্কৃতি থেকে সন্তানদেরকে বাঁচানো কার দায়িত্ব সরকারের না আপনাদের কথা বলেন না কেন আপনাদের এরপরে নাম্বার ফিফটিন পনেরো নাম্বার তো বললাম নাম্বার সিক্সটিন ষোলো নাম্বার হলো বাচ্চাদের জন্য খরচ করবেন বাচ্চাদের কেরিয়ারের জন্য চরিত্রের জন্য আপনি খরচ করবেন সতেরো নম্বর হলো ছেলে মেয়েদের উপযুক্ত বয়সে বিয়ে শাদির ব্যবস্থা করে দিবেন বিয়ে শাদির কথা তো আগেই বলেছি বিয়ে শাদিকে সহজ করে ফেলতে হবে বিয়ে শাদির সময় দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে আঠারো নম্বর হলো আপনি ছেলে মেয়েদের মধ্যে সম্পদকে সুন্দরভাবে ইলমুল মাওয়ারিস ইসলাম যে উত্তরাধিকার আইন দিয়েছে যেটাকে বলা হয় ল অফ ইনহেরিটেন্স উত্তরাধিকার আইন মাদ্রাসায় ফারাইজ পড়ানো হয় মাওয়ারিস প্লাস হয় উত্তরাধিকার যে নীতিমালা আছে সেই নীতিমালার আলোকে ছেলে মেয়েদের মধ্যে সন্তান ভাগ করে দিতে হবে দুঃখ করে বলতে হয় আমাদের সমাজের মা বাবা সম্পদ বন্টনের বেলায় মেয়েদেরকে একেবারে ঠকাইয়া ফেলে সম্পদ থেকে বঞ্চিত করে ইসলাম এভাবে মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে নাই মানুষ নামের অমানুষ যারা মেয়েদেরকে সম্পদ থেকে বঞ্চিত করে তারা ধরেন এক বাপের চার ছেলে দুই মেয়ে আপনাদের এলাকায় আপনারা বিঘা বুঝেন না টানি বুঝেন মনে করেন বিশ কানি সম্পদ আছে এখন বাবা কি করেছে সুন্দর করে ভাগ করে দিয়েছে চার ছেলের মধ্যে চার পাশা বিশ পাঁচখানি করে মেয়ে দুইটা আছে কিচ্ছু দিল না বিয়ের সময় বললো মা গো তোমার বাপ তোমাকে কিছু না দিলেও তোমার বাপ তোমাকে দোয়া দিছে আজকে তো মহিলারা আসছেন মাহফিল আমার বোনরা বলবেন আব্বা দোয়া ন লাগিব জিনিস দিয়া দেন <laughs> কি দেয়া দেয় আর আপনি বাবা যান আপনি যদি হজ কইরে আসেন হাজি সব মানুষ পাঁচ নামাজ পড়ে তাহাজুদও পড়ে আর সম্পদ বন্টনের বেলায় মেয়েকে ঠকায় আপনার নামাজ রোজা তাহাজুদ হজ সব বাতিল হয়ে যাবে আমাদের দিন আসামি হয়ে জালিম হয়ে আল্লাহর সামনে আল্লাহকে ভয় করুন নাম্বার নাইনটিন উনিশ নাম্বার হলো সন্তানদেরকে পর্দার শিক্ষা দিবেন আপনার ছেলেকে শেখাবেন বাবারে চোদ্দ জন নারী ছাড়া বাদ বাকি নারীদের সাথে অপ্রয়োজনে কথা বলো না মেয়েদেরকে শেখাবেন চোদ্দ জন পুরুষ ছাড়া বাদ বাকি পুরুষদের সঙ্গে অপ্রয়োজনে কোনো কথা বলা যাবে না চোখের পর্দা কানের পর্দা শরীরের পর্দা সব কিছুর পর্দা বাবা হিসাবে মা হিসাবে আপনারা শেখাবেন মাদেরকে বলছি আপনাদের মেয়েদেরকে ক্লাস ফাইভ থেকে বুর্খার ভেতরে ঢুকাবেন পর্দা করাবেন আমার দেশে বুর্খার কথা বললে প্রগতিশীল কিছু মানুষ বলে এই মোল্লাগুলো বুর্খার ভেতরে ঢুকাইয়া মেয়েদেরকে শেষ করে করে নিয়েছে নারী প্রগতির নারীর উন্নতিতে বাধা হয়ে দাঁড়িয়েছে আমিও বলি শিয়াল যেমন সবসময় মুরগির স্বাধীনতা চায় তেমনি লুচ্চা বেটারা সবসময় নারীদেরকে ব্যাপর্দা অবস্থায় চোখের সামনে দেখতে চায় বেপর্দা নারী দেখতে পাল দেখতে মন তোর ঘরে গিয়ে তোর বউরে দেখ যা পর্দার বিধানটা পৃথিবীর মূল্যাদের দেওয়া নয় পর্দার বিধান কা অনেক মানুষ আছে কথা কইলে তো রাগ করে ফেলবেন আপনারা অনেক পুরুষ আছে এত রুচিহীন পুরুষ তার বউকে সে ব্যাপারে আমি বলি আপনি ব্যক্তিত্বহীন বেহায়া পুরুষ কেন জানেন আপনার বউকে নিয়ে আপনি বের হয়েছেন রাস্তাঘাটে আরে বাপরে বাপ পেট ফিট দেখা যায় চেহারা দেখা যায় ওইদিকে মানুষের কাছে কিছু কুতানি শুরু হয়েছে কেমন কোথানি দেখে দেখে বলছে উফ ইস দেবেন কি বলেন এরকম কাতুকুতু কুতানি আছে না নাই এক ভাই বিয়ের ফাংশনে গেছে সেন্টারে ক্লাবে গিয়েছে আর কি বউকে সাজায় গুজায়া ছোট ভাইরা দেখছে কয় ভাই সাথেইটা তো চিনস না তোর ভাবি কয় ইস আরেকজন কয় উফ ভাবিকে হ্যাপি লাগতেছে আরেকজন কয় ওয়া ভাবিকে জোস লাগতেছে হ্যাঁ ব্যাকল কার জুস কে খায় যে পুরুষ তার নিজের টাকায় মোহরানা দিয়ে বিয়ে করা বউ মানুষের চোখে উপভোগের জিনিস বানায় ওই পুরুষ ব্যক্তিত্ববান পুরুষ নয় ব্যক্তিত্বহীন বেহায়া পুরুষ ব্যক্তিত্ব বলতে তার কিচ্ছু নাই নিজের টাকা দিয়ে মোহরানা দিয়া আপনি বিয়ে করেছেন দেখতে মন চাইলে ঘরের ভিতরে আপনি দেখেন না মানুষেরা দেখেন কেন আপনি কিছু মানুষ তো আছে বউয়ের ফটো ফেসবুকে আপলোড এমনও আছে দুইজন হজে যাচ্ছে আমরা দম্পতি হজে যাচ্ছি দুহা কইরে কি বলতাম বলে তাদেরকে রফিকুল্লাহ আফসারি ভাই হলে এত সুন্দর করে বলতো আমি এত সুন্দর করে বলতে পারি না উনি তো উনি তো সুন্দর করে বলে তোরা সিটি না আমি তো ওই ভাষায় পারি না এখানে আসছিল না বলে গেছে সিটি আচ্ছা আচ্ছা এই যে কারবার আচ্ছা আপনারা কন্ত ফেসবুক পাবলিক সাইট না পার্সোনাল সাইট ফেসবুক কি পার্সোনাল সাইট আপনি একটা পোস্ট দিলে জনগণ দেখে না এটা পাবলিক সাইট বহুটা পার্সোনাল না পাবলিক তো পার্সোনাল জিনিসকে পাবলিক সাইটে আপলোড দেয় কারা নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা বেহায়া বেসরম নির্লজ্জ থাকা আত্মসম্মান বোধ বলতে কিচ্ছু তার ধরে না আর কিছু মহিলাও আছে বাপরে বাপ ঘর থেকে বেরোবার সময় যে পরিমাণ আটা ময়দা মাখে আর মহিলারা কিছু কিছু মহিলারা এত আটা ময়দা মাখে আর তোমরাও তো ছাত্ররা যুবক তরুণরা আটা ময়দা দেখে পাগল হয়ে যাও ভাই এখন যে আটা ময়দা মহিলা মাখে আটা ময়দা মাখলে কোনটা আসল কোনটা নকল বুঝারো কোনো পায় আর ক্যামেরার ছবি দেখে পাগল হয় না যে ইফেক্ট আসছে এখন এমন এমন ইফেক্ট মারে কালাকে বানায় সাদা সাদাকে বানায় কালা কিছু কিছু মহিলা যখন ঘর থেকে বের হয় এত আটা ময়দা মাখে আটা ময়দা মাখলে লাগে একরকম সুদাই ফেলে লাগে আরেক রকম আসকারা মাসকারা হাবিজাবি কত কিছু জানি আছে যে মহিলা ঘর থেকে কিছু কিছু মহিলা আছে ঘর থেকে বেরোয়ার আগে দুই ঘন্টা সাজে যে মহিলা ঘর থেকে বেরোয়ার আগে দুই ঘন্টা সাজগুজ করে ওটা ভালো মহিলা নয় কারণ নিজেকে সে পর পুরুষের সামনে প্রদর্শনের জন্য সাজগুজ করছে ভদ্র মহিলারা আদর্শমান মহিলারা ঘর থেকে বের হওয়ার সময় সাজগুজ করে না বুর্খা একটা পরে নিকাপ বের হয়ে যায় আর সাজগুজ করে দুই ঘন্টা তিন ঘন্টা তার হাজবেন্ডের জন্য ঠিক কিনা বলেন তো বলছিলাম সম্পদ বন্টন করব সরি পর্দার শিক্ষা এটা কে দিতে হবে বাবা মা বাবা এবং মা ছোটবেলা থেকে ছেলে মেয়েকে পর্দা শেখাবেন ইনশা বহুত কষ্ট দিছি আপনার তবে আপনারা খুব ধৈর্যশীল মানুষ এত সময় আছে আমি নিজেও এত সময় পারি না আজকে আমারও মনে দুশো দেখেছে আর কি <laughs> এরপরে নাম্বার টোয়েন্টি বিশ নাম্বার বাপ মা হিসাবে আপনাদের দায়িত্ব হলো সন্তানগুলোর জন্য সব সময় দোয়া করবেন যার কাছে তিনি কি দোয়াটাও আমাদেরকে শিখাইলেন কে আল্লাহ কি সুন্দর দোয়া শিখালেন তোমাদের স্ত্রী আর সন্তানদের জন্য দোয়া করো করে রব্বানা হাবালানা মিন আজাওয়াজিনা ওয়া দুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিন মুত্তাকিনা কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন আল্লাহ বললেন এভাবেই দোয়া করো হয় আমাদের বিয়ে যারা করেন নাই হেরা এখানে তো আছে তাই না বিয়ে যারা করেন নাই তাদেরকে বলছি প্রত্যেকটা মোনাজাতে আপনার হবু বউয়ের জন্য দোয়া করবেন এটা আমার শিক্ষা নয় যে দোয়াটা আল্লাহ শিখালেন আল্লাহ বললেন তুমি দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা হাব লানা আল্লাহ গিফট দাও আমাকে দান করো কি দাও মিন আজওয়াজিনা এমন স্ত্রী দাও আয়াতের শেষে আল্লাহ বলেছেন কুররাতা আয়ুন এমন স্ত্রী আমাকে দান করো যে স্ত্রীকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যাবে আল্লাহ আকবার এজন্য বিবাহিত অবিবাহিত সবাই এই দোয়াটা বেশি বেশি করবে এখানে সন্তানের কথা বলা হয়েছে ওয়াজিবুরিয়াতিনা আল্লাহ আমার সন্তানগুলোকে ছেলে মেয়েগুলোকে এমন সন্তান বানায়া দাও যাদেরকে দেখলে চক্ষু শীতল হয় চক্ষু ঠান্ডা হয় কলিজা ঠান্ডা হয় অর্থাৎ এমন চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার আমাদের সন্তানগুলোকে বানিয়ে দাও বলে না আমি বলেন তো আপনারা এই যে বিশটা পয়েন্ট আজকে বলে গেলাম এই বিশটা দায়িত্ব পালন করলে সন্তান বিপথে যাওয়ার সম্ভাবনা আছে কি বাদ দিয়েছে এখানে কিছুই বাদ দিয়ে নাই দিন শিখাইতে হবে নামাজি বানাইতে হবে পর্দার শিক্ষা দিতে হবে অপসংস্কৃতি থেকে দূরে রাখতে হবে কোনো পয়েন্টই মৌলিক কোনো পয়েন্ট বাদ যায় না আল্লাহ তালা এই কথাগুলো আমাদেরকে আমলের তৈরি দেন